পাকিজ তরস আরশ সামা জান্নাত ফিরদৌস পাকিজ তরস আরশ সামা জান্নাত ফিরদৌস আরাম গাহে খাক রসুলে আরবি হ্যায় হযরত ওমর বলেন ইন্না রিজালাম মিনাল মুনাফিকিনা ইয়াজুমুন আন্না রাসূলুল্লাহি কদ তুফিয়া আন্না রাসূলুল্লাহি মা মাতা ওমর বলেন কিছু মুনাফিকের মুখে শুনতেছি আমার নবী নাকি মৃত্যুবরণ করেছে আমার নবী মৃত্যুবরণ করতে পারে না আমার নবী কিছুদিনের জন্য আল্লাহর কাছে চলে গেছে আমার আমার আর কিছুদিন পরে আমাদের কাছে আবার ফিরে আসবে আমার নবীর মৃত্যু হতে পারে না আর যে বলবে আমার নবীর মৃত্যু হয়েছে আমি ওবর তার হাত পা কেটে আমি তাকে ছেড়ে দিব আবু হজরত আবু বকর আসলেন আকবাল আবু বকর হাত্তা নাজালা আলা বাবিল মসজিদ মসজিদে নবীর দরওয়াজার সামনে নামলেন হিনা বালাগাবুল খবরও আবু বকরের কাছে খবর এলো আমার নবী আর পৃথিবী আমার নবী আইসার কামরা এক কোনার মধ্যে গায়ের উপর একটি চাদর দিয়ে আমার নবীর লাশ মোবারকটা পড়ে আছে হজরত আবু বকর আমার নবীর সামনে গেলেন আমার নবীর চেহারা মুবারকদের চাদরটাকে ছড়ালেন চাদরটাকে সরাইয়া হজরত আবু বকর আমার নবীর কপালে চুমু খেলেন আমার নবীর কপালে আমার নবীর দুই চোয়ালে চুমুকে হজরত আবু বকর বলেন বিআবি আপনার উপর আমার মা বাবা কোরবান হোক হজরত আবু বকর বলেন আম্মাল মাউতা আল্লাযী কাতাবাল্লাহু আলাইকা ফাকাদ যুক্তাহা আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যেই মত লিখে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনি সেই কষ্টের মৌদের সাথ আপনি গ্রহণ করে ফেলেছেন সুম্মালাম পরে নামক শব্দটি আর আপনার কাছে আসবে না সুম্মা রদ্দাল বরদালা রসুলিল্লাহি এবার আমার নবীর গায়ের উপর চাদরটা টেনে দিলেন টেনে দিয়ে সুম্মা খারাজা আবু বকর আমার নবীর কামরা থেকে বের হলেন ও আমার নাস ওমর মানুষের সামনে গরম গরম বাসন দিচ্ছে খবরদার আমার নবীর মৃত্যু হয়েছে এই কথা কারো মুখ থেকে বের করবে না গরদান উঠায় দেব হজরত আবু বকর বলেন আল্লাহ ইসলিকা উমর আনসিদ উমার চুপ কর চুপ কর চুপ করো ফাবাল্লামা ওমর থামবে না ওমরকে থামাতে পারতেছে না আবু বকর আবু বকর এবং আইয়ুহান নাস করে মানুষকে ডাক দিলেন মানুষ এবার উমরের কথা অনেক শুনেছে আবু বকর কে বলবে আবু বকরের সামনে সবাই চলে আসলো হজরত আবু বকর এবার সকলের উদ্দেশ্যে বলেন ফাহামিদ আল্লাহ ওয়াসনা আলাইহি আল্লাহর প্রশংসা করলেন আইয়ুহান্নাস আবু বকর বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান যারা মুহাম্মাদের ইবাদত করো ফা ইন্না মুহাম্মাদান কদ মাত নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ আর যারা আল্লাহর ইবাদত করো ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোনো মৃত্যু নাই আমরা আবাদত করি আল্লাহর ফাইন্নাহু হাইয়ুল্লাহ ইয়ামুত সুম্মা তালা হাযিহিল আয়া হযরত আবু বকর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মোহাম্মদ শুধুমাত্র একজন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কত হালাত মিন কবলিহির রসুল আমার নবীর পূর্বেও পূর্বেও আল্লাহ অনেক রাসূল পাঠিয়েছেন অনেক রাসূল দুনিয়াতে এসেছেন তারা ইন্তেকাল করে চলে গিয়েছেন আপা ইম্মা তাও কুতিলা তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন ইনকলাবুতুম আলা তবে তোমরা পর্যাদ প্রসরণ কি করবে অমাইয়ান বা আলা আকিবাইহি বস্তুত কেউ যদি পর্যাদ প্রসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি করতে পারবে না আল্লাহর কোনো ক্ষতি হবে না হযরত আবু বকরের এই ভাষণ শুনে কলা উমর উমর বললেন বল্লাহি মা হুয়া ইল্লা আন সামিতু আবা বকরিন তালাহা আবু বকর যে আয়াত তেলাওয়াত করেছে আমি নবীর এন্তেকালের চেহারা দেখে আমার মাথা থেকে আয়াতের কথা আমি ভুলে গিয়েছিলাম আমার জেহেনে আয়াতের কথা বলেছিল না আমি ওমর তো পাগল হয়ে গেছিলাম কি হারাইলাম কি হারাইলাম আবু বকরের আয়াত তেলাওয়াত শোনেন হজরত তোমার আস্তে আস্তে কানতে কানতে মাটির মধ্যে লুটায় পড়ে আল্লাহ আমার নবীর এন্তকালের পরে খলিফা নিয়াম আনসারে সাহাবি মহাজির সাহাবির মধ্যে ঝগড়া হল অনেক লম্বা সেখানে আবু বকর উমর গিয়া হাজির এবং আবু বকর হজরত আবু ওবাইদা আবু বকর হাতে বায়াত গ্রহণ করেন সাহাবায়করাম আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন ইসলামের প্রথম খেলাফতের খাতায় আবু বকরের নামটা উঠায় হজরত আবু বকর খলিফা হওয়ার পর থেকে ইসলামের দুর্দিনে ক্রান্তি লগ্নে ইসলামের পতাকাকে উদ্দিন করে ধরেছেন আওয়াজ দিয়ে বলুন সুহান আমার নবীর পরে মুসলমানরা মোরতাদ হয়ে যাচ্ছিল তারা মনে করেছিল যতদিন রাসুল ছিল ততদিন ইসলাম নাওজবিল্লা বলে বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে জাকাতকে অস্বীকার যারা করেছে তাদের বিরুদ্ধে জেহাদ করে জেহাদ ঘোষণা করেছে আমার নবীর উপরে সান্নিত হয়ে মুসাইলামাতুল কাজাব নবুদের দাবি করেছিল হজরত আবু বকর তাদেরকে একচল পরিমাণ ছাড় দেয় নাই তাদের বিরুদ্ধে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন হজরত আবু বকর মুসাইলামা ইয়ামামার ময়দানে এমন যুদ্ধ লড়াই করেছেন যুদ্ধ করতে করতে মোসাইলামাকে তাকে পরাজিত করেছেন প্রয়োজনে আটশত হাফিজে কোরআন সাহাবে কারাম শাহাদত বরণ করেছে হজরত আবু বকর একচুল পরিমাণ পিসপা হয় নাই ইসলামের পতাকাকে জানটাকে উদ্দিন করে ধরেছে মক্কার ভিতরে মদিনার ভিতরে আবু বকর ইসলামকে সারা পৃথিবীতে প্রসারিত করেছে এবং মক্কা মদিনা আরব স্টেটের ভিতরে ইসলামের কোনো বিদ্রোহকে হজরত আবু বকর জায়গা দেয় নাই সমস্ত মুসলমানকে এক ছায়াতলে এক পতাকার ছায়াতলে সকলকে সংগঠিত করেছিলেন আওয়াজ দিয়ে বলুন হজরত আবু বকর ইসলামের তেরান কোঠা সাহাবেকরাম বলতো আমার নবীর এন্তকালের পরে সাহাবাইকরাম যেভাবে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল দেখবে দিক চড়তে লাগলো মুসলমানরা এমন আর হয়ে গেল হজরত আবু বকর যদি না থাকতো ইসলামের পতাকা আজকে চোদ্দশো বছর পর্যন্ত উড্ডীন হতো না ভাইয়ের আমার বন্ধুরা আমার হজরত আবু বকর ইসলামের জন্য যেই ত্যাগ দিয়েছেন রাসুলের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন সেটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে এই জন্য আমরা আমাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনো মদিনা শরীফ দেখা নসিব হয় নাই ঠিক কিনা আমাদের মাঝে এমন মানুষও আছে উন্মত আছে যারা রাসুলের জেয়ার নসিব হয় নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু হজরত আবু বকর হজরত ওমর আমার নবীর সাথে পৃথিবীতেও ছিল কেমন পর্যন্ত আমার নবীর পাশে আমার নবীর পাশে শুয়ে থাকার সেই সৌভাগ্য আল্লাহ দান করেছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার ব্যাপারে কবি বলতেছে পাকিজে আরো সামা জান্নাত ফিরে দাও ফেরদৌস পাকিজ তরস সামা জান্নাত ফেরদৌস আরাম গাহে খাক রসুলে আরবি আমার রসুল যেই জায়গার ভিতর আরাম ফরমাচ্ছে জায়গার ভিতরে আমার নবী আরাম করতেছে ওই জায়গার দাম আরশা করছে আসমান জমিন জান্নাতুল ফিরদাউস লৌব কালাম থেকেও আমার আল্লাহর কাছে দামি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরাম গাহে খাকে রসুলে আরবি है ऐसा ये रे बैते नबी याद रहे ये বেকায়দায়া জম্বে সলব বেআদবি হ্যায় এই জন্য মদিনা শরীফে যারা যায় উম্মতের আওয়াজ বন্ধ হয়ে যায় মক্কা শরীফে কিন্তু গুনগুন আওয়াজ শুনে যায় মদিনা শরীফের ভিতরে গেলে দেখবেন সেখানে কোনো আওয়াজ নাই বাইরে আমরা হিস্তে কদম নিচে নেগা বসতে সদা হো आहिस्त कदम नीच निगा पुस्त सदा हो हामिद यहाँ रूह रसूल अरबी है क्या शान है अल्लाह के महबूब नबी की महबूब खुदा है वो जो महबूब नबी है अल्लाह আজকের বাইশ জমাদিও সানি আজকের এই দিনে হজরত আবু বকরের ওফাতের আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলমিন হজরত আবু বকর হজরত উমর আমান নবীর রাউজাইয়ে পাকে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালামের হাদি আল্লাহ তুমি পৌঁছাই দেশা বলে আমি হজরত আবু বকরের সেই খেলাফত আল্লাহ তুমি পৃথিবীর বুকে আবার তুমি প্রতিষ্ঠা করে দাও আপনারা জানেন মায়ানমারের মধ্যে সেখানে সেনা উত্থান হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মায়ানমারের মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মুখে ইসলামের এই দুর্দিনে আল্লাহ তুমি আবু বকরের মতো আবু বকরের উত্তর শরীরে তুমি পাঠায় দাও